চুলের বইয়া বিয়ে ভাই খাইয়া করবা কিতা করার কিচ্ছু নাই মাথা কিচ্ছু খেলাম না মাথা কিন্তু খেলাম না এটা মাথা খেলাম না কিচ্ছু খেলাম না ঘুরে গেলেও তাই শান্তি নাই আমি কিন্তু মাথা খালি পূজা করি রো বাপ তুমি খাইতা নি বিড়ি খাইলে আমার লোক চুরি করবা কিতা করা কিচ্ছু নাই এবার যাও ভাই তো এবার যাও ভাই তোমাক যাবে এবার আনক এসলাই বা দিয়া আমি তো বাজি গেছিলাম আমার নাম হলো নষ্ট তোমার কথা দুঃখ ও তাহলে কিন্তু হয়ে যাবে দেখবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি খাইলাও আমার তো উড়া উড়ি আছে আমি যাই গিয়ে যাও তো দোয়া করি আমার হালতে আচ্ছা আচ্ছা আল্লাহ এখানে খবর তো বেলা কি আর আয় সামু ভাই পশ্চিম পাড়া ভাই কিরা খবর খবর তো বেলা আমার সামু আছে বিদ্যারা আর দেখা দুনিয়া খুশুয়া খেলা খুশাও নাই কিছু নাই এর কিতা করবা লাইন নাই টাকা পয়সা তাহলে দেবো আমরা তুই

খানা বসলা বড় সুন্দর চেষ্টা করে মারিয়ার বাদ মনে বড় না করে বিয়া গেছে ভাই ইয়া আমার জানে তাই বলে শেষ মাতে কই কোনো পুরিন ফারিন ভাইনি খাইছো না না শেষ মাতে পুরিন তোর আমি একগু গরু আনিয়ে মানুষ বিপদে ফুরা কি হইছে আপনার তাই না এগুলো গেলে খালি হতা হতা লাগে হতা লাগে হতা লাগে ভাল বাতু সামনে মানুষ এক গরু বিয়া আচ্ছা আমার ফাতি তুমি আমারে মাথ নৰব দেই বেয়াতে তো লাইনা এটা দি তুমি তো খুব সুন্দর জামি যেন লাগাইছ কিটা ভাই তা কোন জামি যেন কি কিটাবা দুলি আই কছ কিবা কি খানো তুমি লও ও ও ও ওবা কছবা খানা খানা হতে কি আছে আমি আৰু তোমাৰ কেন তুমি নে গিয়া ভাল ভালি তাকলে তুমি মোৰতে হৰাততে লৈলা তুমি আমাৰ খুব খুশা কৰিলা আচ্ছা আৰু আৰু মই তো মিলি মই তোমালোক কি আমি অলপ

বাইসা ফানতে কিন্তু ও আমি তো বাইতে গাই আর কিটা বলো আর বহুত দিন তোমাদের আমার আমার দাদি ভাই বুক ওনা গরিব মানুষ দাদি বড় তুমি রে ভাত তুমি তো পূজা বলে দাও হ্যাঁ কত বাড়িতে বাসুন দিবালা খালি ওই বেলা তা গো আমার তো সাহায্য করি কিতা দিলিস কিতা বড় বেগলো করছি হ্যাঁ সামনে কয়েক গুরু বিয়া হ্যাঁ চার জিনিস দেখাই তোমার আমি আমার জিনিস আছে মোটামুটি লাগবে হ্যাঁ কুকুৰা বেছি দাম পাইকাৰ ভাই তুমি যদি কুকুৰা পূজা কৰি খামাইছোঁ আমাৰ কুকুৰা তুমি ৰাখি লওক ৰাখি আমাৰ তোৰা পইচা তুমি তুমি লাইন কৰি মোৰ দিয়া যা বৰ্তমানে তো কাপ আগত আৰু হোৱা আগত দিছিলোঁ এতিয়াতো খাই খাই চলে না এতিয়া হিচাপে তোমাৰ কেইটা লাগে খাদ্য কেইটা লাগে পূজা লাগে পূজা আমাৰ ত্ৰি লাগে যা তুমি পাৰো আমাৰতো আমাৰ কিছু আছে তুমি কিছু দিলে আমাৰ মনত সাহায্য কথা আচ্ছা আমাৰতো লগে মোৰ পইচা লৈ পাৰিছে না নানি ঠিক আছে ন তোৰা আগুৱাই নাই নেওগীয়া হে আর আমার বিকালে বাড়িতে আইও আমি সাহায্য করবো হ্যাঁ ইস ই গরিব সুগ্রাইগুর মোবাইল গু আমি ফাউলি ফাউলি লই আইছি কিন্তু আমি রাখার কোনো মানে নাই ওগুতা বেচিয়া যদি হে যদি আর তোরা আগুয়াইতে পারে তো আগুয়াইলো ওগুতা নিয়ে দিলে দিয়ে কি ও বেশি লইলাম তোরা তো এখন কিছু নাই কিতা করি এখন আবার ভেজান টাকার খাম কই

কিটা খবর শুভ চলো গা খাই চলো দোকান আছে গেট চলো চলো দোকানটা গেট খাই গেট খাই আমার পক্ষে তো এটা পয়সা আসলো নো না জি ও কইলা তার তো সাহায্য করবা লাগবে যে যা আসলো নাই তবে অনলাইন থেকে খাইলি বা যে ছেলেটা হয়ে যাইছিল আমি তো ছেলেটা হয়ে যাইছিল পয়সার কথা কইছিল আমার কিছু কইছে না কইছে কিতা খবর তোমার বেলাই নয় इसको तो हमें भैया इसी वो नब्बा तला तो किच्चू कैसे ना ला ला पीछे ताक जो না আজকাল এটা কোনটা নাই গরিবরে সাহায্য করি বুঝছো নি আল্লাহ দেখবো বিকালে আমরা ছেলে তিনজন গিয়া আমি কইছি আমি কইছি ছেলেরে আমার ঘরে যাইবার লাগে আমি সাহায্য করবো আর কইছি বিকালে বিয়ালে তিনজন যাইম গিয়ে এ যাইম গিয়া আচ্ছা ঠিক আছে আমারে ফোন দিবা আচ্ছা ಗೋಮೂಲ್ಯ ಅಂತ ಅನ್ನೋದು ಕೈ ಬದಿಯ ಪ್ರಕಾಶನೂ ಆಗಲಿಲ್ಲ ಅದೇ ಗೀತಾ ಕೊಲ್ಲ ಕಿಲ ಗೀತಾ ಕಿಲ ಗೀತಾ ಕೊಲ್ಲ ಏನು ಅನ್ನ ಓ ಕಿಲ ಗೀತಾ ಕೊಲ್ಲ ಮನೆಯೇ ಕೊಲ್ಲ ಇನ್ನೇ ಅಲ್ಲರೂ ನೀನು ಕಿಡಿಗೆ ಬಾಯಿರಿ ಕೊನು আগে জানা আরো সিস্টেম আসলে এখন সব বদলি গেছে দোয়া করে তখন দোয়া খুব সুন্দর কথা কথা বুঝ মনে করে তাহলে ফাইলে আমি ফাইলি মুলাকাত করতাম তখন জানি কিলা কিলা লাগে আছে ঠিক আছে আচ্ছা। আচ্ছা, আচ্ছা, কিলা কিটা করলা আপনি অন্যদিন কইব না তোমার এখন যাই গেছে সময় কম কিরাম অবস্থা বড় ভাই সাহেব দোয়া করি ভাই লাগেন ভাই দিন বদলি গেছে অবশ্য অনেক আনতে বহুত তো দেখে এলাম দোয়া করিও ও কেন বানাইছি আইতে কিনলে কয়দিন আগে এবার কাম করাই লাগছে এবার সুন্দর সুন্দর হয়েছে না আচ্ছা, আচ্ছা করি আমার আমি তো আগে আসলাম কিলা এখন হয়েছে কিলা তখন দোয়ায় তখন সাপুটি ঠিক আছে আচ্ছা তো যাই না আপনি আমার তোর খাম আছে আমার বিদ্যুৎ খাম আচ্ছা, আছে মানে ওষুধ খাওয়া হ্যাঁ এ কই আমি তো রাস্তাত বই দিছি কিটা হয়েছে আপনার গাড়ি ড্রাইভার হাত মারা গেছে আর গাড়ি চালাতে

তেরো হাজার বাদ কিতা লে কিতা হয়েছে আপনার বাতিয়ে না মাথার ধরে লিখে কি কিতা হয়েছে আমার কৌকি হয়েছিল আমার যা সম্পদ আছে হ্যাঁ তাই এখানে ফাল্টি খাই একবারে মরমা দিয়ে গেছে আল্লাহ কিনা ফাল্টি খাইলে হয়েছে পঞ্চাশ কোটি টাকার মাল এক গাড়ি দিয়ে লোড করে খাইছিলাম আচ্ছা আচ্ছা মাল এক মানে? মাল সম্পূর্ণ পাল্টি খাইয়া গাড়ি সব মানে মাল সব বিনাশ হয়ে গেছে গাড়ি ফ্রিজে খানা এখন কমসে কম গাড়ি বা করতে চার লাখ লাগে মাল সব শেষ হয়ে গেছে আমি একদম নাই ভাই আপনার তো শেষ হয়ে পুরা একদম শেষ ইয়াল্লা রে ভাই কিতা করা এখন কৌছেন আমার করার তো কোনটা নাই এখন আমি ফতর বিকারি হয়ে গেছি ভাই তো নাই পয়সা ভাই আমরা সারা দল যাচ্ছি রে ভাই না ইয়া আমরা এবারে সারা শেষ হয়ে গেছে সারা বেটার আমরা ও ভাই ইয়াল্লা রে ভাই কিতা করা যায় রে ভাই সারা শেষ সারা শেষ কিতাই চিন্তা করবা না হ্যাঁ আমার একটা ছেলে আছে

তো ঠিক আছে মানে আমার উদ্দেশ্য কি কোনো গরিব আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে তো হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্য বল ইয়া ভাই মাথরা নি তো বাইট হওয়াল আছে ইয়া আপনি আপনার জানা আছে আপনারও জানা আছে গতিকে এটার গাড়ি আপনার পাইক গেছো আপনার আপনি কিছু আমার ওটা জানি ওটা লাগে আমি আমার ধান দিলিম কত লাগে আপনার কোন দিন বর্তমানে ফোন আইছে মোটামুটি টাকা চার লাখ হইলে হয়ে যাবে আচ্ছা নাম্বারও দেওয়া যায় না আমার আপনার নাম্বারও খুঁজছেন আমি নাম্বার আপনার ছাড়ে দিয়ে নাম্বার দিছি আচ্ছা আজ আমার আমি আপনার ফাটাই দিয়ে আমাকে দিব ঘুরে ঘুরে আমার টাকা আমায় দিব বুঝছেন নি আচ্ছা ঠিক আছে আপনার যাতে পারেন ঠিক আছে ঠিক আছে আপনিও যাইন নেক্সট মিলবো না